গরিব বাইরা হে যুবক বাইরা একটু শুনে নাও রব্বে কারিম তোমাকে টাকা পয়সা দেয় নাই তুমি গরিব চিন্তা করো না মালিকের কাছে কিন্তু সবাই সমান গরিব হয়েও কোনোদিন মালিকের সাথে অসন্তুষ্টি হইও না করিও না মালিক তাহলে সহ্য করতে পারবে না কারণ মালিক তোমাকে অনেক ভালোবাসে মালিক তোমাকে ভালোবেসে তোমাকে গরিব বানাইল আবার মালিক ভালোবেসে আরেকজনকে ধনী বানাইল এর মানে এই নয় মালিক তোমাকে ভালোবাসে না না রে বাবা তুমি মালিকের কাছে যত পছন্দের মানুষ হইবা মালিক তোমাকে তত বেশি পরীক্ষা করবে এই জন্য গরিব ভাইয়েরা প্রায় সময় বলে হুজুর গো আল্লাহ শুধু আমাদের কি দেখে না আমরা কত চাওয়া চাই মালিক বুঝি আমাদের ছাওয়াকে কবুল করতে পারে না এর দুনিয়ার টাকাওয়ালা ভাই একটু শুনে নেও মালিক তোমাকে টাকা পয়সা দিয়েছেন তার মানে তাই নয় তুমি অনেক বড় কিছু হয়ে গেছো আল্লাহর কাছে কিন্তু সবাই সমান আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনুল কারিমে বলেন والله للفقراء والله রব্বে কারিম বলেন আমার কাছে সবাই সমান সবাই দুনিয়ার সব মানুষ পকের নি শুধু দনি একমাত্র আমি রব্বে কারিম হতে ও টাকাওয়ালা ভাই রব্বে কারিম তোমাকে খুব পছন্দ করেই টাকা পয়সা দিয়েছেন এই জন্য কোনো গরিবের সাথে অহংকার করিও না মাজদুমের সাথে বেবিচার করিও না তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের থেকে দোয়া নাও রব্বে করিম হয়তো তাদের দোয়ায় তোমার তোমার টাকা পয়সাকে কবুল করে নিতে পারে তাদের দোয়াতে রব্বে করিম তোমার অনেক বিপদ আপদ মুসিবতকে দূর করে দিতে পারে আর তাদের যদি বদ দোয়া নেও আমার রাসুল বললেন মুসলিমের দোয়ার সাথে সাথে কবুল একদিন না হয় আরেকদিন দিন একদিন না হয় আরেকদিন পরে কিন্তু কবুল হয়ে যাবে রে বাবা সেই দিন আর কোনো বাঁচার কোনো উপায় থাকবে না এজন্য গরিবের সাথে খুব ভালো ব্যবহার করবা গরিবের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ হয়তো মাজনুমের দোয়াই রব্বে কারিম তোমাকে কোনো বিপদ আপদ থেকে হেফাজত করতে পারে আমি আপনাদেরকে একটা সূত্র বলে দিয়ে যাই গরিব হয়ে কোনো দিন আফসোস করবেন না দুনিয়ার দিক দিয়ে আপনারা সর্বসময় নিচের দিকে তাকাইবেন আল্লাহ আপনাকে একতলা একটা বিল্ডিং দিল আপনি পাঁচতলা পাঁচতলাওয়ালার দিকে তাকাইয়া লাভ নাই এরে বাবা আমি আপনাকে বলবো পাঁচতলাওয়ালার দিকে না তাকাই আপনি তাকাবেন কুড়ে ঘরওয়ালার দিকে তার দিকে তাকায় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো তারা কুড়ে ঘরের মধ্যে রাখছে আর আমারে তো রব্বে একতলা একটা বিল্ডিং হলেও দিছে এটার যুবক ভাই কোনোদিন তুমি একশো টাকাওয়ালার দিকে তাকাইও না একশো টাকাওয়ালার দিকে তাকাইও না তুমি বিশ টাকা কামাই করো তোমার থেকে যে নিচু স্থানে আছে যে দুই টাকা কামাই করে তার দিকে তাকাও যে ইনকাম করে না তুমি তার দিকে তাকাও আর সে তো ইনকাম করতে পারে না রব্বে কারিম তোমাকে পাঁচ টাকা হলেও ইনকাম করার ক্ষমতা দিয়েছে রব্বে কারিম তোমাকে বিশ টাকা ইনকাম করার ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ এক আল্লাহর বান্দা একদিন রাস্তার মধ্যে বের হয়েছে পায়ের মধ্যে জুতা নাই রৌদ্রের কারণে রাস্তাটা অনেক গরম হয়ে গেছে উত্তপ্ত গরম আল্লাহর বান্দা চিন্তা করল মালি তুমি আমাকে একটা জুতা বুঝে দিতে পারলাম এই গরমের কারণে রাস্তার মধ্যে হাঁটতে পারি না পাটা খুশকু খুশকু হয়ে যায় কিছুক্ষণ পরে রাস্তার দিকে তাকায় দেখে এক লোকের পাওয়াই নাই আর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে মালিক আমার তো পা আছে কিন্তু ওই লোকটার তো পাওয়াই নাই আমি পা পাইয়া জুতা চাই আর ওই ব্যক্তিটা তো পাওয়াই নাই এই জন্য আমি বলবো হে যুবক ভাই তোমাদের মধ্যে আজকে বেশি লোক লালসা বেশি বেড়ে গেছে এক বন্ধুর কাছে আইফোন দেখলে অন্য বন্ধু বাড়িতে গিয়ে মা বাবার গলায় রসি দেয় মা বাবা তুমি আমাদেরকে আইফোন কিনে দাও বাবা গরিব আরেকজনের বাবা তো বড় লোক কোটি টাকার মালিক সে তার সন্তানকে আইফোন কিনে দিল গরিবের সন্তানটাও পর্যন্ত গিয়া কাঁদে আমার আইফোন কিনে দাও তার সমর্থ আছে তাই বলে তো তাকে কিনে দেওয়া হয়েছে আর তোমার সমর্থ নাই তাই তুমি কিনতে পারো নাই এজন্য আফসোসের কোনো মানে না তোমার থেকে নিচুবর্তী যে মানুষটা আছে যে মানুষটা ছোট খাটো একটি মোবাইল চালায় তার দিকে থাকা তার চাইতে হলেও তো তুমি খুব ভালো মোবাইলে চালাও যুবক ভাই এজন্য কোনোদিন কোনোভাবে অহংকার করা যাবে না ও বাবাজিরা অহংকার করবেন না হিংসা করবেন না অন্যের বড়ত্বর দিকে তাকাবেন না দুনিয়ার ক্ষেত্রে নিজের চাইতে ছোট যে নিজের নিজের চাইতে ছোট স্থানে যে আছে তার দিকে তাকান আপনি একটি কুড়ে ঘরের মধ্যে আছেন আপনি তাকায় দেখেন অন্য কারো ঘরই নাই রাস্তার পাশে শুয়ে থাকে তাদের দিকে তাকান আর বলেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে কুড়ে ঘরে রাখলো আর এই লোকটাই তো কুড়ে ঘরটাও পাইল না এর যুবক পাই এ বৃদ্ধ বাবাজিরা একটু বুঝার চিন্তা করো দুনিয়ার ক্ষেত্রে তোমার চাইতে নিচুর দিকে তাকাও নিচের দিকে তোমার চাইতে যার জনসম্পদ কম আছে তুমি তার দিকে তাকাও বেশি সম্পদ ওলার দিকে তাকাইলে তোমার হয়তো আল্লাহর প্রতি গোর্সা হয়ে যেতে পারে আর আখেরাতের লাইনে তোমার চাইতে উপরবর্তী লোকের দিকে তাকাও তোমার চাইতে উপর যে ব্যক্তিটা আছে তুমি তার দিকে তাকাও যে ব্যক্তিটা তাহাজ্জুদ করে তুমি তার দিকে তাকাও আর বলো আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আর এই লোকটা তো তাহাজ্জুদ করে আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আমি কেন পারবো না তুমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি তোমার বন্ধুটার দিকে তাকাও তোমার বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন পারবো না আমিও পারবো তুমি তোমার বন্ধুর দিকে তাকাও তোমার বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন পারবো না তুমি উপরের দিকে দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাও আর আখেরাতের লাইনে তোমার চাইতে কে সবচেয়ে আগানো তুমি তার দিকে তাকাও তার মতো হওয়ার চেষ্টা করো এর যুবক ভাই তাহলে রব্বে কারিমের কাছে তুমি গ্রহণীয় বান্দা হয়ে যাবা তাহলে রব্বে কারিমের কাছে তুমি কবুলনীয় বান্দা হয়ে যাইবা তাহলে রব্বে কারিম তোমাকে পছন্দ করবে আর যদি তুমি রব্বে কারিমকে পছন্দ না করাইতে পারো রব্বে কারিমের কাছে তুমি কবলনীয় বান্দা না হও তাহলে শুনে রাখো যুব তুমি যদি শুধু লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়ার একতলা বিল্ডিং থেকে পাঁচতলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখো তুমি যদি বড় শুধুমাত্র এক টাকা পাইয়া আর একশো টাকা লোক করো তাহলে চিন্তা করে দেখো তুমি রব্বি করিমের কাছে কোনোদিন গ্রহণীয় বান্দা হবা না কারণ তুমি তো দুনিয়ার লুবি তুমি তো আখেরাতের লুবি নয় আর জন্য এজন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম গরিবদেরকে সুসংবাদ দিলেন গরিবরা ধনীদের পাঁচশত বছর আগে জান্নাতে চলে যাবে এর নবীর উন্মতের দল একটু চিন্তা করে দেখ তোমাকেও তো একদিন কবরে যাইতে হবে যার কোটি টাকা আছে সেও যাইবে যে ক্ষমতাশীল সেও যাইবে যে কৃষক যার হাতে কোনো ক্ষমতা নেই যে মাধ্যম সেও তো একদিন যাবে কবর থেকে তো আর কেউ পালাইতে পারবে না সবাই না হয় একদিন কবরে যাইতেই হবে যেহেতু রব্বি কারিম বললেন কুল্লু নাফসিন দুনিয়ার মানুষেরা একদিন না হয় একদিন সবাইকে মরতে হবে কেউ থাকতে পারবা না অতএব চিন্তা করবি না আজ না হয় কাল একদিন না হয় একদিন তোমাকে দুনিয়া ছাড়তে হবে তুমি যত ক্ষমতাশীল এটা হও না কেন যত বাহাদুরি বা হও না কেন আজ না হয় কাল একদিন না হয় একদিন মৃত্যু তোমার সামনে আসবে সেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই যেখানে যাও না কেন সেখানেই মৃত্যু তোমার পিছনে দাঁড়ায় আছে মালাকল রাইন চব্বিশটা ঘন্টা পিছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য কখন আল্লাহ আদেশ করবে সাথে সাথে তোমার রুহুটা কবজ করবে এতদিন আমি বেঁচে আছি তুমিও বেঁচে আছো কারণ একমাত্র কারণ হলো হুকুম এখনো আসে নাই যখন হুকুম চলে আসবে একটা মিনিটের জন্য কেউ বেঁচে থাকতে পারবা না একটা সেকেন্ড চেষ্টা করেও বাঁচার কোনো অধিকার নাই যেমন সাদ্দাত জীবনে পারে নাই অনেক চেষ্টা করেছে নিজের জান্নাতে একটা পা দিবে নিজের জান্নাতে মাত্র একবার ঢুকবে সেই ঢুকার সেই ঢুকার সৌভাগ্যটুকু তার হলো না নিজের জান্নাত তৈরি করলো সেই জান্নাতে পর্যন্ত ঢুকতে পারল না অতএব হে যুবক ভাই একটু শুনে নেও তোমার সময় শেষ তোমাকে সাথে সাথে চলে যাইতে হবে আর রব্বে করিম বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৃত্যু এবং হায়াত এটাই আমার হাতে আর হায়াত এবং মৃত্যুর মাঝে যেই সময়টুকু আছে এই সময়টা শুধু একমাত্র রব্বে কারিমের গোলামের জন্য তুমি বিলীন করে দাও আর তোমার কত টাকার মালিক ছিল সেটা তোমাকে প্রশ্ন করা হবে না তোমাকে প্রশ্ন করা হবে না কোন বল তুমি করেছো তোমাকে কোনোদিন প্রশ্ন করা হবে না তুমি কি ছিলা তোমার চেহারার দিকে কোনোদিন তাকাইবে না তুমি কি সুন্দর ছিলা না কালো ছিলাম সেটা কোনোদিন প্রশ্ন করবে না তুমি কি হাফেজ ছিল না কারি ছিল না মাওলানা ছিল না আলেম ছিল রব্বে কারিম শুধু প্রশ্ন করবেন মোত্তাকি ছিল কিনা মোত্তাকি ছিল কিনা মোত্তাকি ছিল ছিল মোত্তাকি ছিলে কিনা মোত্তাকি হইতে পারলে জান্নাত তোমার জন্য আর যদি মোত্তাকি না হও তাহলে তোমার জন্য জাহান নামের আগুন অপেক্ষা করছে তুমি টুপিটা রাখো টুপিটা মাথায় দাও দাড়িটা লম্বা করো এলাকার অনেকেই তোমাকে জঙ্গি জঙ্গি বলবে এলাকার অনেক মানুষ তোমাকে অনেক কথাই বলবে কিন্তু কেয়ামতের দিন যখন তুমি বিআইপি প্যান্ডেলের নিচে নবীদের সাথে থাকবা আর যখন তোমাকে জান্নাতে থাকবা আর দুনিয়ার ময়দানে যে লোকগুলা বলেছিল তুমি তো জঙ্গি হয়ে গেছো কিরে বেটা তুই জঙ্গি হয়ে গেছিস নাকি সেই লোকগুলা দেখবে জাহান নামের আগুনে হাবুডুবু খাচ্ছে অতএব যুবক বাইরে অনুরোধ করে বলি আল্লাহ হলা হয়ে যাও এখনো সময় আছে রব্বে কারিমকে ডাকো এখনো রব্বে কারিম তোমার জীবনটা রাখছে রুহুটা ভিতরে আছে এই সময়টারে কাজে লাগাও এই সময়টাকে নষ্ট করিও না সময় কারোর জন্য অপেক্ষা করে না আমি যে কথা বলতেছি একটা একটা সেকেন্ড করে যাচ্ছে এই সময়টা আমি আর খুঁজে পাবো না তোমরা যে শুনতেছো এই যে সময়টা যাচ্ছে এই সময়টা হাজার চেষ্টা করে আর খুঁজে পাওয়া যাবে না অতএব অনুরোধ করে বলি যুবক আল্লাহ হলা হয়ে যাও আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে ডাকবে আল্লাহকে চাও আল্লাহ তোমাকে চাইবে কুরুনি কুরুকুম ওয়াশ কুরুলি ওয়ালা তাকফুরুন রব্বে কে তুমি যত ডাকবা রব্বে কারিম তোমাকে তত ডাকবে অতএব দুনিয়ার প্রতি লোভ লালসা করেও না রে বান্দা দুনিয়ার প্রতি লোভ লালসা করিও না কারণ দুনিয়াটা তোমার চিরস্থায়ী না দুনিয়াটা তোমার অস্থায়ী দুনিয়াতে আজকে আসো কালকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না আর তোমাকে এই দুনিয়া অন্ধকার কবরে চলে যাইতে হবে এটা একশো পার্সেন্ট এটা এতে কোনো মিথ্যা নাই এতে মিথ্যার কোনো অবকাশ নাই আসরের মাঠে উঠতে হবে এতেও মিথ্যার কোনো অবকাশ নাই একদিন না হয় একদিন তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যু থেকে বাঁচা বড়ই অসম্ভব মৃত্যু তুমি যেখানেই থাকো না কেন সেখানেই মৃত্যু তোমাকে গ্রাস করবে এটা একশো পার্সেন্ট আর দুনিয়াতে তুমি কয়দিন আছো কয়দিন থাকবা কত বছর বাঁচবা এতে কোনো এক পার্সেন্ট গ্যারান্টিও তোমার নাই অতএব এই দুনিয়ার মধ্যে কোনো সময়টাকে নষ্ট করিস না রে বান্দা ওই হাত দিয়ে বলে যাই এখনো যদি নামাজ না পড়ো নামাজ ধরো এখনো দাঁড়িটা আর কাট কাটিও না দাঁড়িটাকে একটু লম্বা করো টুপি মাথায় দাও রব্বি কারিমের কুদরতি পায়ে চেষ্টা করো আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো আলেমদের সাথে ব্যাধবি করবা না দুনিয়ার দিকে বড়দের দিকে তাকাইবা না ছোট ছোট নিচুদের দিকে তাকাইবা দুনিয়ার লাইনে শুধু নিচের দিকে তাকাইবা তোমার চাইতে নিচু নিচে কোন ব্যক্তিটা আছে তোমার একতলা বিল্ডিং আছে তাকায় দেখো কার করে ঘর আছে তুমি তার দিকে তাকাও তোমার করে ঘর আছে দেখো কার ঘর বাড়ি নাই তার দিকে তাকাও তোমার রব্বুল আলমিন তোমাকে একটা সিএনজি দিয়েছে দেখো কার রিক্সা আছে তার দিকে তাকাও কার তোমার তোমাকে রব্বুল আলমিন রিক্সা দিয়েছে তুমি রিক্সার দিকে তাকাও তুমি এবার উপরে প্রাইভেট কারওয়ালার দিকে না তাকাইয়া তুমি তাকাও তোমার নিজ আরও নিচে যে ব্যক্তিটা আছে যে ব্যক্তিটা কর্ম করে খাইতে চায় কিন্তু পারে না একটা রিক্সা চালাইয়া খাইতে চায় কিন্তু পারে না তুমি তার দিকে তাকাও কারোর প্রতি রাগান্বিত হইও না উপরওয়ালার দিকে তাকাইলে যদি তুমি রিক্সাওয়ালা হইয়া প্রাইভেট কারওয়ালার দিকে তাকাও তাহলে আল্লাহর প্রতি তোমার গুমসা হইতে পারে এরে যুব আর আখেরাতের লাইনে তোমার চাইতে উপরওয়ালার দিকে তাকাও দেখো কা কোন ব্যক্তিটা তাহাজুদ করে তুমি যুগ করতে পারো না কোন ছেলেটা দাঁড়িয়ে রাখছে আমি কেন পারি না এভাবে তুমি আফসোস করো আর আগায়া যাও আখেরাতের লাইনে শুধু আফসোস করবা হায় রে এই নামাজটা পড়তে পারলাম না নামাজ পড়তে হবে বজরটা পিছ বজরের পরের সময়টা চলে গেল এখন সুরাইয়া সিনটা তেলোয়াত করতে পারলাম না এভাবে আখেরাতের লাইনে শুধু আফসোস করো আফসোস করো আর দুনিয়ার লাইনে শুধু আফসোস ছাড়ো আল্লাহ রকুল আলমিন বললেন আমাদের কঠিন ময়দানে আমার কাছে শুধু গ্রহণযোগ্য বান্ধব হবে তারাই যারা দুনিয়ার মধ্যে মোত্তাকিন ছিল আর যারা মোত্তাকে ছিল না তারা আমি রকুল আলমিনের দরবারে কোনোভাবেই কবুলনীয় হতে পারে না এবার তুমি কত টাকার মালিক ছিল সেটাও প্রশ্ন করা হবে না তুমি কত টাকা কত টাকা কোন দিকে ব্যয় করেছো খরচ করেছ তুমি কি মালিকের ইবাদত করলা কিনা তুমি কি রব্বে কারিমকে চাইলা কিনা তুমি কি দুনিয়ার প্রতি তোমার লোক লালসা ছিল নাকি আখেরাতের প্রতি লোক ছিল রব্বে কারিম শুধু দেখবে না হিসাব করবে তুমি মোত্তাকি ছিল কিনা মোত্তাকি ছিল কিনা কোন দল করেছিল সেটাও দেখবে না শুধু তোমার মোত্তাকিটাই রব্বুল আলামিন দেখবে